এই মুহূর্তে আপনি হলেন নতুন কিন্তু সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি গুড়িয়ে যাবেন স্টিভ জবস অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান স্টিভ জবস আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায় তাহলে আপনার উচিত আরও ভালো কোনো কাজ করা স্টিভ জবস একটি প্রশংসার কাজ নেই বেশি দিন পরে থাকবেন না সব সময় এরপর কি করা যায় তা নিয়ে ভাববেন স্টিভ জবস জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা স্টিভ জবস কোনো কাজ তখনই চমৎকার হবে যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন স্টিভ জবস যদি এখনও আপনার ভালোবাসার কাজ খুঁজে না পান তাহলে খুঁজতে থাকুন স্টিভ জবস আপনি যদি সৃজনশীল পথে আপনার জীবন কাটাতে চান একজন শিল্পী হিসেবে তাহলে আপনার পেছনের দিকে বেশি তাকানোটা ঠিক হবে না আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে যার মাধ্যমে আপনি যা ছিলেন এবং আপনি যা করেছেন তা যেন ছুঁড়ে ফেলে দিতে পারেন স্টিভ জবস সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি স্টিভ জবস অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা আমার জীবনের সেরা একটি সময় প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি স্টিভ জবস যদি আপনি কিছু করেন এবং এটি বেশ ভালো কিছুতে রূপান্তরিত হয় তবে আপনার অন্য কোনো দুর্দান্ত কাজ করা উচিত খুব বেশি দিন এটির মধ্যে থাকা উচিত নয় এরপরে কি আছে তা বের করুন স্টিভ জবস কখনোই নিজের মতামতকে অন্যের মতামত দ্বারা প্রভাবিত হতে দেবেন না স্টিভ জবস আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন স্টিভ জবস